তেঁতুল গাছে তেঁতুল ধরে খেতে অনেক টক বিয়ের পরে জামাই দিয়ে কাজ করামু এটাই আমার শখ ওরে আবে ওদিকে আবার ছুপ ফেলছিস কেন বে শালা কত ডান্সারের বেটা ডান্সার থু থু থু শালা পুরো ভিজিয়ে দিলে বয়ফ্রেন্ড ভাল লাগে না খালি সন্দেহ করে যদি কই ব্রেকআপ করব আমার সাথে ব্রেকআপ কইরা কাল লাগে থাকবি যদি কই ব্লক করব কয় আমার ব্লকে রেখে কাল লাগে কথা কবি যদি কই মইরা যাইব আচ্ছা ভাই আমার ছবি তোমার কাছে সব সময় রাখো কেন আরে তোর ছবি রাখবো না মানে তুই আমার একমাত্র বোন আমি যখন কোনো বড় ঝামেলায় পড়ি তখন তোর ছবিটা বের করে আমি দেখি আর মনে মনে ভাবি এত বড় ঝামেলা যদি সামলাইতে পারি তো এটা কেন পারবো না আমার আগে তোর কয়টা বয়ফ্রেন্ড ছিল সত্যি সত্যি করে বল চুপ আছিস কি লেগে তো বসছি বল ও মাই গড এত চিল্লাইতাছো কে দেখতেছ না গুনতাছি মরম কি লুকাইতেছো তুমি আমার দামি জুতা মানে দেখি আমার দামি জুতা ঘুরাও ঘুরাও দেখি দেখি কয় টাকা দেখিনছ দাম দাম মানে কয় টাকা দাম 100 100 টাকা এত টাকা কই পাইছো তুমি আমার মা কিনে দিছে ও একশো টাকার জুতো অনেক দামি না মিষ্টি একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিছিল বয়ে মানা করে দিছি আমি আর কাউকে চাই না কারণ তুমি আসো না আসো না আম্মু প্রেম করে হ্যাঁ আপু এটা আমার রিয়েল আইডি আম্মু আম্মু কি করলি এটা কি করলি এটা কি করলি এটা আম্মু ভাতটা পুইরা গেছিল ভাত পুইরা গেছিল এতক্ষণ কাছ থেকে এতক্ষণ কাছ থেকে কারো লাগে প্রেম করার সময় নাই আমি জীবনে টাকা কামাইতে চাই যাতে মানুষই আমার দেখা বলে কেমনে করলি ভাই বালিকা টিকটক ভিডিও সাবধানে কইর পরবর্তীতে সেইগুলো ফেসবুক পেজ আর ইউটিউবে চলে যাচ্ছে বিয়ের সময় স্বামী খুঁজে পাইবা তো যা দেখাইতেছ বি কেয়ারফুল কিছুদিন আগে যে বাংলাদেশ থেকে আইডি গুলা ব্যান করাইছে ওগুলা তো সব আমার আইডি ছিল এই প্রোগ্রাম গুলা আমি করছি আমি তো হ্যাকারের বাপ এক কথা আমি হ্যাকারের বাপ আমি হ্যাক ট্যাকও মানি